খুচরা বাজার কিনতে নিয়ে আসি তখন আবার বিক্রি করে আমাদের কাছে কেজি আগে বিগত তিরিশ টাকা চল্লিশ টাকা এখন গেলে তো ষাট টাকা দশ করলে তখন বলে ও পঞ্চাশ টাকা নিতে পারবে সেই হিসাবে একটা তো দশ কেজি হয় বা তিন চারশো টাকা হয় কিন্তু মূলত আশি টাকা বা একশো টাকা একশো বিশ টাকা বাবা হাজার উপর খুব কম ওরা আমাদের ঠিক আছে ওরা সিন্ডিকেট ধরে আমাদেরকে আটকাইয়া এ দামে নিচ্ছে কেজি আমরা মানা কালকে থেকে মানা রেখেছি কেজি কাস্টমারের দিকে কেজি কত আগে বেশি তা আমাদের পরিবেশ ষাট টাকা করে সেই বলছে যে এইটা পিস কত আমি বলছি সাতশো টাকা সাতশো পঁচিশ টাকা দাম হয়েছে বলছে আপনার এখানে এই টাইপের মাল কয়টা আমার একটু দেখান এই একটা ওই একটা এই একটা ছোটোখাটো এখানে যদি একশো জন কয়টা থাকে না শুধু এই মাত্র দশটা সব এরকম কত করে এইটা বড় আরেকটা ছিল এই দুইটা প্যাকেজ সব ছোট দুশো পিস দিচ্ছে আমরা সেরকম খাতায় এরকম আমি না কেন আরো

ঘটনাটা কি হ্যাঁ বসবেন না বসবেন না আছে দামটা ওখানে লেখছেন কেন এটা বুঝতে পারছেন না হ্যাঁ, ওখানে এখানে থাকে এটা ফল আইটেম বুঝলেন এটা কি এটা কি ফল আমরা তো আর এখানে ক্যান্সেল করে টাকা তরমুজ ওটাও তো এবারই কেনা লাগে এবারে কত এভারেজে আপনারা এইটা মনে করেন ছোটো আছে ওই ব্লগে আমার সাড়ে তিনশো তিনশো তিনশো পিস চারশো ছোটোটা আবার আমার ব্লগ দিয়ে বেসা লাগে পিস কিনছেন কত এই একটা তরমুজের আপনার দাম পড়ছে কত আপনি সরাসরি কত আমার তো ছোটো বড় মিলেই পড়ছে হ্যাঁ, কত পড়ছে ছোটো বড় মিলেই আমার মনে করেন তিনশো তিরিশ টাকা চল্লিশ টাকা পড়ছে আমরা তো জানি ওই জায়গা দিয়ে একটা তরমুজ সারা বাড়ির দাম পড়ে তিরিশ টাকা ওনার আমরা কিন্তু আরতে কোনে আরতে আপনারা যদি আমাকে দেখতে চান আরতে আমরা দেখতে পাবো আরতে আমরা কিনি আর ছোট বড় মিলেই গেছে তরমুজের ব্যাপারে একটা ওরা যে পরিস্থিতি কাজ করছে ওনারা কেজি দরে তরমুজ বিক্রি করছেন তো এর পরিপ্রেক্ষিতে আমরা প্রতিনিয়ত মোবাইল করছি এবং তারই ধারাবাহিকতা আজকে এখানে বর্তলায় একটা ফলের দোকানে আমরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং এখানে আমরা দেখতে পাই যে ওনারা কেজি দরে তরমুজ বিক্রি করছেন যেটা একদমই অনৈতিক এবং মুক্ত অধিকারের আইনের পরিপ্রেক্ষিতে সেই কারণে ওনাদেরকে জরিমানা আওতায় এনে জরিমানা করা হয়েছে পণ্যের অতিরিক্ত মূল্য রাখার কারণে পরবর্তীতে আমরা এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমাদের মোবাইল ভ্রাম্যমানতা মোবাইল কোড অভিযান পরিচালিত হতে থাকবে এবং জেলা প্রশাসক মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে